শোনো শোনো ভাই বন্ধুরা জানাই সুখবর মামা ভাগ্নাক পাইছি আজে স্টেজের ওপর মামা ভাগ্নাক পাইছি আজকে স্টেজের ওপর শোনো শোনো শোনো শোনো ভাই বন্ধুরা শোনো মোর খবর মামা ভাগনাক পাইছি আজকে স্টেজের ওপর সেই সাথে মোস্তফা ভাই কান্তরিক সালাম সেই সাথে মোস্ত বাবাই কান্তুরিক সালাম জাতীয় পার্টি জীবন মরণ শপথ করিলাম শোনেন শোনেন ভাই বন্ধুরা যত শ্রোতা ভাই এর সাদের কথাই আমি আপনাদের জানাই এর সাথে মাইনাস করিয়া এর সাথে মাইনাস করিয়া যদি কেউ ক্ষমতায় যেতে চান মনে রাখবেন আপনার মাথায় ভর করছে শয়তান মনে রাখবেন আপনার মাথায় ভর করছে শয়তান জাতীয় পার্টি ভাবে যারা খেলা রিপন্ন আগামীতে জাতীয় পার্টি একশো একান্ন আগামীতে জাতীয় পার্টি একশো একান্ন এর সাদের কাছে আমার আকুল আবেদন শেষ জীবনে করে যাবেন রংপুর উন্নয়ন শেষ জীবনে করে যাবেন রংপুর উন্নয়ন প্রথম কাজটি রংপুরে গ্যাস লাইন না চাই গ্যাস আসলে বেকার মানুষ কমে যাবে ভাই গ্যাস আসলে বেকার মানুষ কমে যাবে ভাই গার্মেন্টস হবে ফ্যাক্টরি হবে হবে কলকারখানা বেকার মানুষ কমে যাবে অভাব তো রবে না